দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো ইথিওপিয়ায় বাজারে বিমান হামলায় আশি জনের বেশি নিহত ব্রিটিশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে বোমা ছুড়ল রাশিয়া পাকিস্তান ও ইরান ব্যথিত আফগান সংকট সমাধান সম্ভব নয় বলছে রাশিয়া কৃষ্ণসাগরে রাশিয়া ও নেটোর পাল্টাপাল্টি সামরিক মহড়া বুরকিনা ফাঁসোতে সন্ত্রাসী হামলায় এগারো পুলিশ নিহত ভারতে দাউদ ইব্রাহিমের ভাইকে গ্রেপ্তার এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতে করোনায় মৃত্যু সংক্রমণ ফের বেড়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন ইথিওপিয়ায় বাজারে বিমান হামলায় আশি জনের বেশি নিহত ইথিওপিয়ায় একটি ব্যস্ত বাজারে বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় তাই গৃহ অঞ্চলের তেকাগো গ্রামে এই ঘটনা ঘটেছে হামলায় ভুক্তভোগী এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন স্থানীয় সময় দুপুর একটার দিকে বাজারের উপর বোমা হামলা হয় এতে তার স্বামী ও দুই বছরের কন্যা আহত হয়েছে ওই নারী বলেন আমরা প্লেন দেখিনি তবে শব্দ শুনেছি বিস্ফোরণ হলে সবাই ছুটে পালিয়েছিলাম পরে ফিরে এসে আহতদের তোলার চেষ্টা করি স্থানীয় এক মেডিকেল কর্মকর্তা বিমান হামলায় অন্তত তেতাল্লিশ জনের প্রাণহানির কথা রয়টার্সকে নিশ্চিত করেছেন তবে এক চিকিৎসক বার্তা সংস্থা এপিকে বলেছেন ঘটনাস্থলে থাকা চিকিৎসক কর্মীরা আশি জনেরও বেশি বেসামরিক নাগরিকের মৃত্যুর কথা জানিয়েছেন হামলায় বেঁচে যাওয়া বিশ বছর বয়সী এক তরুণ এএফপিকে বলেন সেখানে আহত এবং নিহত অনেক মানুষ ছিল আমরা তাদের শরীর ও রক্তের ওপর দিয়ে যাচ্ছিলাম রয়টার্সের খবর অনুসারে ইথিওপিয়ান সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট আদানে বিমান হামলার কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি তিনি বলেছেন বিমান হামলা সামরিক বাহিনীর সাধারণ কৌশল আর এতে বেসামরিক মানুষকে লক্ষ্য করে বানানো হয় না তবে লন্ডনের কিংস কলেজের যুদ্ধবিদ্যা বিভাগের অস্থায়ী ফেলো মার্টিন প্লাটের মতে সকল তথ্য প্রমাণ বলছে এতে ইথিওপিয়ার সামরিক বাহিনী দায়ী তিনি আল জাজিরাকে বলেন সত্যি বলতে আর কেউই এটি করতে পারত না ওই এলাকায় ইরিত্রিয়ান বিমান বাহিনী কার্যক্রম চালায় না আর তাই গ্রেয়ানদের তো বিমান বাহিনী তো নেই তাহলে আর কে বিমান হামলা করবে শত্রু আল জাজিরা ব্রিটিশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে বোমা ছুড়ল রাশিয়া কৃষ্ণসাগরে রুশ নৌসেনার পেট্রোল শিপ ও fighter jet H twenty four থেকে পর চারটে বোমা ছড়া হলো ব্রিটিশ যুদ্ধজাহাজকে লক্ষ্য করে আজ বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে রাশিয়ার অভিযোগ ডেস্ট্রেয়ারটিক পাকিস্তান ও ইরান ব্যতীত আফগান সংকট সমাধান সম্ভব নয় বলছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সই বলেছেন ইরান ও পাকিস্তানের সহযোগী ছাড়া আফগান সংকটের সমাধান সম্ভব নয় তিনি নবম মস্ক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন সৈগু বলেন আফগান সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতার ব্যাপারে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে রুশ প্রতিরক্ষামন্ত্রী এ কাজে সংহাই সহযোগিতা পরিষদের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন ইরান ও পাকিস্তান সহ আফগান সবগুলো প্রতিবেশী দেশ সংহাই সহযোগিতা পরিষদের সদস্য সের্গেই সৈগু আরও বলেন এ বাস্তবতা স্বীকার করতেই হবে যে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানে তাদের ২০ বছরের দীর্ঘ উপস্থিতি সত্ত্বেও দেশটির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাতে কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে ব্যর্থ হয়েছে গত বছর তালেবানের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে তাদের সব সেনা প্রত্যাহার করতে যাচ্ছে তবে বিদেশি সেনা প্রত্যাহারের একই সময়ে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর তালেবানের হামলা বেড়ে গেছে এবং তালেবান দেশটির নতুন নতুন এলাকা দখল করে নিচ্ছে এর আগে আমেরিকার ইউরোপীয় মিত্ররা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কর্মসূচি স্থগিত রাখার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানায় ইউরোপীয় দেশগুলো বলছে আফগানিস্তানের নিরাপত্তা রক্ষা করার জন্য দেশটির সেনাবাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি নিতে আরও বেশি সময় প্রয়োজন সূত্র পার্সট্রোডে কৃষ্ণসাগরে রাশিয়া ও নেটোর পাল্টাপাল্টি সামরিক মহড়া ক্রমেই উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কৃষ্ণসাগরে পাল্টাপাল্টি সামরিক মহড়া চালালো রাশিয়া ও নেটো জোট জানা গেছে কৃষ্ণ সাগরের নৌবহর ক্রিমিয়া উপদ্বীপের কাছে ব্যাপক ভিত্তিক সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া খবর পার্সট্রোডে ক্রিমিয়া উপদ্বীপ বসানো বল অ্যান্ড বাস্টন উপকূলীয় ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে কৃষ্ণ সাগরের ক্ষেপণাস্ত্র ছড়া হয় বলে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শত্রুর কল্পিত জাহাজ ধ্বংস করার লক্ষ্যে নিয়ে কৃষ্ণ সাগরের কৌশলগত পানি সীমায় ক্ষেপণাস্ত্র ছড়া হয় রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র কৃষ্ণসাগরে আমেরিকায় ডেস্ট্রয়ার ও যুদ্ধ জাহাজের সঙ্গে ব্রিটেনের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও নেদারল্যান্ড নৌবাহিনীর ফ্রিগ্রেড শনাক্ত করার পর রুশ নৌবাহিনী মহড়া শুরু করে ইউক্রেন ও আমেরিকার যৌথ উদ্যোগে সি ব্রিজ নামে ন্যাটো জোটের মহড়া অনুষ্ঠিত হয় এছাড়া আগামী আঠাশেই জুন থেকে দশই জুলাই পর্যন্ত কৃষ্ণ সাগরের টানা বার্ষিক মহড়া চলবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ন্যাটো জোটের ওই মহড়ায় প্রায় চার হাজার সেনা চল্লিশটি যুদ্ধ জাহাজ বোট ও সহযোগী নৌযান দশটি এরিয়াল ইউনিট এবং একশো এর বেশি সামরিক যান যোগ দেবে এ মহড়ার প্রধান অংশগ্রহণকারী দেশ হবে ইউক্রেন আমেরিকা কানাডা ব্রিটেন ও তুরস্ক বুরকিনা ফাঁসতে সন্ত্রাসী হামলায় এগারো পুলিশ নিহত পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাঁসতে সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় অন্তত এগারো পুলিশ কর্মকর্তার প্রাণহানি ঘটেছে ভয়াবহ ওই আক্রমণে এখনও আরও চারজন নিখোঁজ রয়েছেন ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের খবরে বলা হয় দেশটির সংঘাতপূর্ণ উত্তরাঞ্চলে পুলিশের একটি ইউনিটের ওপর অতর্কিত হামলা চালানো হয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ঔসাইনি কম্পাউরে জানিয়েছেন ইরগো শহরে ত্রাণ কার্যক্রমের সময় ওই কর্মকর্তাদের ওপর হামলা চালানো পাঠানো হয় ওই শহরে এর আগেও সহিংসতার ঘটনা ঘটেছে নিখোঁজদের খোঁজে গতকাল থেকে যৌথভাবে তল্লাশ ও উদ্ধার অভিযান চলছে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠন ওই হামলার দায় স্বীকার করেনি দুই সাল থেকে এই ধরনের সহিংসতার জন্য সঙ্গে লড়াই করছে বুর্কিনা ফাঁসো এর আগে চলতি মাসের শুরুর দিকে ভয়াবহ হামলায় কমপক্ষে একশো জন নিহত হয় তবে স্থানীয় সূত্রগুলোর দাবি নিহতের সংখ্যা একশো এর আগে গত মে মাসে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে তিরিশ জন নিহত হয়েছে বিদ্রোহীরা হামলার সময় গ্রামের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে সে সময় পালানোর চেষ্টা করা লোকজনকে এলো পাথারি গুলি করা হয় বিদ্রোহীরা পুরো গ্রাম ঘিরে রাখে এবং লোকজনকে হত্যা করতে বাড়ি বাড়ি গিয়ে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা বেছে বেছে সরকারি কর্মকর্তারা এবং নিরাপত্তা সদস্যদের ওপরই হামলা চালিয়ে থাকে সে সময় প্রায় একশো বিদ্রোহী মোটর সাইকেলে করে শহরের ভেতর প্রবেশ করেছিল সাম্প্রতিক সময় সময়ে বুরকিনা ফাঁসতে আল কায়দা এবং আইএসআই জঙ্গিদের সহিংসতা বেড়ে গেছে দেশটির সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটিতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় এখনো পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এছাড়া আরও দশ লাখেরও বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভারতের দাউদ ইব্রাহিমের ভাইকে গ্রেপ্তার ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন দাউন ইব্রাহিমের ভাই ইকবাল কাশোগরকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তাকে মাদক পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছে একই সঙ্গে তার কাছ থেকে পঁচিশ কেজি চরস উদ্ধার করা হয়েছে ভারতীয় গণমাধ্যম বলছে উদ্ধারকৃত মাদক জম্মু ও কাশ্মীর থেকে পাঞ্জাবে পাচার করা হচ্ছিল সেখান থেকে সেই মাদক মুম্বাইয়ে সরবরাহ করার কথা ছিল গোপন সূত্রে মাদক পাচারের খবর পায় এনসিবি তারপরেই তল্লাশি চালিয়ে সেই মাদক উদ্ধার করে মাদক পাচারে জড়িত জড়িত থাকার অভিযোগে কাশগরকে গ্রেপ্তার করে উল্লেখ্য কাশগরের বিরুদ্ধে আর্থিক তসরূপের মামলা রয়েছে এছাড়া তোলাবাজির মামলায় দুই সালে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ মুম্বাইয়ের মাদক সংক্রান্ত বিষয়ে গত বছর থেকেই তদন্ত চালাচ্ছে এনসিবি কাশগরকে এর আগেও বেশ কয়েকবার মাদক পাচার সংক্রান্ত বিষয়ে জেরা করেছে এনসিবি সূত্র ইন্ডিয়া টিভি ফের ভারতে করোনায় মৃত্যু সংক্রমণ বেড়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতে মৃত্যু সংক্রমণ ফের বেড়েছে গত চব্বিশ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার তিনশত আটান্ন জন এ আক্রান্ত হয়েছেন পঞ্চাশ হাজার চারশত আটচল্লিশ জন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস এর আগে গতকাল মঙ্গলবার মৃত্যু হয়েছিল এক হাজার একশো সাতষট্টি জনের এ সময়ের মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে বিয়াল্লিশ হাজার ছয়শত চল্লিশ জন এ পর্যন্ত ভারত করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে তিন লাখ নব্বই হাজার ছয়শত বাষট্টি জন আক্রান্ত শনাক্ত হয়েছে তিন কোটি আঠাশ হাজার চীনের ওহান থেকে বিশ্বে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে আটত্রিশ লাখ আটানব্বই হাজার মানুষের আক্রান্ত শনাক্ত হয়েছে সতেরো কোটি নিরানব্বই লাখ তেত্রিশ হাজার জন